আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদেরকে কিছু ব্র্যান্ড পিসি নিয়ে আলোচনা করব যারা চাচ্ছেন যে স্বল্প বাজেটের মধ্যে ব্র্যান্ড পিসি নিতে এবং চাচ্ছেন যে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে কাজ করবেন এবং ট্রেনিং সেন্টারের জন্য কিছু পিসি নেবেন তারা অবশ্যই এই পিসিগুলো দেখতে পারেন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে ইউজ ব্র্যান্ড পিসিগুলো রয়েছে আপনারা হয়তো সচরাচর ইউটিউব চ্যানেলে দেখে থাকেন এগুলো জাহাজের পিসি নামে পরিচিত কিন্তু মূলত এগুলো জাহাজের পিসি না এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ব্যাংকের পিসি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যমুনা ব্যাংক এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানেও যমুনা ব্যাংক লেখা আছে আপনার এগুলো হচ্ছে যমুনা ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পিসিগুলো এগুলো আপনার ইউজ করার পর সেল দিয়ে দিলে আমরা এগুলো নিয়ে আসি তাদের কাছ থেকে এবং এগুলো কোনো রিপেয়ার করা হয় না এগুলো একবারে কন্ডিশন ফ্রেশ থাকে এবং কোনো ধরনের সার্ভিস করা হয় না এগুলোর মধ্যে আর যারা বলবে যে এগুলো আপনার বাহির থেকে ইনপুট করা হয়েছে এবং এগুলো আপনার জাহাজের পিসি তারা অবশ্যই একটি আপনার বল কথা বলে থাকে এগুলো আপনার মূলত বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন ব্যাংকের পিসিগুলো হয়ে থাকে এগুলো আপনার দুইশো বিশ তিনশো বিশ একসাথে লড়াই সেল করলে আমরা এগুলো আমরা তাদের কাছ থেকে নিয়ে আসি সো আজকে এখন আমি সম্পূর্ণ পিসিটির বিস্তারিত বলবো কোন পিসিটি কী কোন ফিগার রয়েছে এবং কোনটার ভিতরে কন্ডিশন কীরকম আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা চেষ্টা করব। সো আর দেরি করবো না বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত শুরু করব ডিডিআর টু র্যাম দিয়ে এবং ফোরটি ওয়ান মাদারবোর্ড আর পিসিটা হচ্ছে লেনোভোর একটি পিসি আর যেটার মধ্যে র্যাম থাকবে ফোর জিবি এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে আর এটা হচ্ছে ডিডিআর টু র্যাম থাকবে ফোর জিবি এবং এটার মধ্যে forty one motherboard core two processor থাকবে আমি আপনাকে এপিসিটার ভিতরের কন্ডিশনটা আমি আপনাকে এখন দেখিয়ে দেব বন্ধুরা এটা হচ্ছে লেনোভো একটি ব্র্যান্ড পিসি আপনাদের এখানে দেখাইলাম যেটার আমরা এটার ভিতরের দিকে কন্ডিশনটা কীরকম দেখানোর জন্য আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি এটার মধ্যে র্যাম স্লট পেয়ে যাবেন টোটালি চারটি র্যাম স্লট পেয়ে যাবেন কিন্তু আমরা আপনার ফোর জিবি র্যাম দিয়ে দিব আর আপনারা আরও ফোর জিবি অ্যাড করতে পারবেন এবং আরও এইট জিবি অ্যাড করতে পারবেন এবং আপনারা এখানে আপনার একটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন এবং আপনার আপনার একটি ডিভিডি রাইটার পেয়ে যাবেন এবং আপনার একটি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এখানে আমরা হার্ড ডিস্ক দিয়ে দেবো এবং যারা চাচ্ছেন যে হার্ড ডিস্ক নেবেন না তারা আপনার এসিটি লাগিয়েও আমাদের কাছ থেকে এপিসিটি নিতে পারবেন আর এপিসিটির ভিতরে কন্ডিশনটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একেবারে ফ্রেশ কন্ডিশন আপনারা অবশ্যই দেখেন আর এটার মধ্যে অরিজিনাল আপনার লেনোভোর পাওয়ার সাপ্লাই রয়েছে এবং আপনার এটার পিছন দিকে কী কী কয়টি ইউএসবি পোর্ট রয়েছে তা অবশ্যই আপনাদেরকে দেখাবো এটার পিছন দিকে আপনার টোটালি ছয়টি ইউএসবি রয়েছে একটা বিজে পোর্ট একটা ল্যান্ড পোর্ট এবং পিএস টু পোর্ট এবং অডিও পোর্ট রয়েছে টোটালি ছয়টি ইউএসবি পিছনের দিকে রয়েছে এবং আপনার ফ্রন্টে রয়েছে আপনার টোটালি দুইটি টোটালি আটটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন আপনার এখানে মার্কার দেওয়া আছে একটা দুইটা লেখা রয়েছে এবং ফ্রন্ট পিছনের দিকে রয়েছে আপনার টোটালি ছয়টি টোটালি আটটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন পাশাপাশি এটার মধ্যে বিল্ট ইন স্পিকার পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে স্পিকার নেবেন না তারা এটার মধ্যে একটা স্পিকার থাকবে আপনার এটার স্পিকার দিয়ে আপনার ভিডিওর আওয়াজ শুনতে পারবেন সো আমি এখন আপনাদেরকে পিসিটার প্রাইস বলবো এই পিসিটার প্রাইস হচ্ছে পাঁচশো GB hard disk four GB RAM দিয়ে আপনার এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফোর জিবি র্যাম দিয়ে প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এবং আর যদি চাচ্ছেন যারাই চাচ্ছেন যে হার্ড ডিস্ক নেবেন না এসএসডি দিয়ে নেবেন তাদের জন্য হার্ড ডিস্কের বদলে আপনার পাঁচশো টাকা মাইনাস হবে আর তারপর আপনার এসিডি টাকাটা অ্যাড হবে সো এখন আমি আপনাদেরকে দেখাবো ডিডিআর টুর আইটি হচ্ছে আপনার ডেলের ডেলের ডিডিআর টু ব্র্যান্ড পিসিগুলো এখন আপনাদের দেখাবো আপনারা এখন দেখতে থাকুন আর ডেলের ডিডিআর টু ব্র্যান্ড পিসির মধ্যে ভিতরে কন্ডিশনটা কীরকম সম্পূর্ণ দেখাবো তারপর দেখাবো আপনাকে লেনোভোর আপনার ডিডিআর থিনপ্যাডের ডিডিআর থ্রি এবং আপনার তারপর দেখাবো ডেলের ডিডিআর থ্রি তারপর আপনার এসপির আছে এসপি ডিডিআর টু আছে সবগুলো আপনাদেরকে দেখাবো চলুন আমরা এখন আর ডেলের ডিডিআর টুর ব্র্যান্ড পিসিটা দেখি সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে ডেলের আপনার ডিডিআর টুর ব্র্যান্ড পিস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর এটার পাওয়ার সাপ্লাই অরিজিনাল ডেলের একটি পাওয়ার সাপ্লাই আর আপনার এখানে প্রসেসর হিসেবে কোটুরও থাকবে র্যাম হিসেবে ডিডিআর টুর ফোর জিবি থাকবে এবং এখানে দেখছে আপনার গ্রাফিক্স কার্ড স্লট থাকবে একটি এবং আপনার এখানে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে এবং ডিভিডি রাইডার থাকতেছে মানে এটার কন্ডিশনটা দেখেন মাদারবোর্ডের কন্ডিশনটা দেখলে আপনি বুঝতে পারবেন কতটুকু ফ্রেশ এবং কোনো ধরনের সার্ভিসিং করা হয়নি মাদারবোর্ডটি এবং এটার কনফিগার পিছনের ব্যাক হয় আপনাদেরকে এটার পিছনেও আপনি ছয়টি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন একটি ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন এবং বিজিএ পোর্ট এবং আপনার পিএস টু পোর্ট পাচ্ছেন না এবং এখানে অডিও পোর্ট পেয়ে যাচ্ছেন এবং সামনের দিকে আপনাদের দেখাচ্ছি এটার ফ্রন্টে পেয়ে যাবেন দুইটি টোটালি আপনার আটটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন যারা লোডের কাজ করবেন তাদের জন্য এই পিসিটি অনেক ভালো হবে আপনার লোডের কাজের জন্য খুব ভালো হবে এই পিসিটি আপনার ইউএসবি পোর্ট অনেকগুলো রয়েছে এবং এগুলো আপনার যারা সার্ভারে কাজ করতে চাচ্ছেন তারাও নিতে পারেন কারণ এগুলো লং টাইম ইউজের জন্য অনেক পারফেক্ট আপনার দিন রাত চব্বিশ ঘন্টা যদি চার পাঁচ দিন চালিয়ে রাখেন তাও পিসি কিছু হবে না আপনার যারা সারাদিন পিসি আপনার সার্ভার এবং বিভিন্ন ওয়াইফাই ওয়াইফাই সার্ভার কাজ করেন তারা অবশ্যই এইগুলো নিতে পারেন এগুলো আপনার লং টাইম ইউজ করতে পারবেন এবং প্রাইসও আপনার আপনার বাজেটের মধ্যে এগুলো প্রাইসও আপনার চার হাজার টাকা করে তারপর আমি আপনাদের দেখাবো আপনার ডিডিআর টুর আপনার এসপি এসপিটা একটু পরে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভোর সেই ডিডিআর থ্রি এর পিসিটা আপনার ডিডিআর থ্রি এর মধ্যে আপনার ফোর জিবি র্যাম ইউজ করা হয়েছে এবং পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক লাগানো রয়েছে এবং আপনার এখানে আপনার কন্ডিশনটা অবশ্যই দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের কতটুকু ফ্রেশ কন্ডিশন মাদারবোর্ডটা এবং কোনো ধরনের সার্ভিস করা হয়নি এই মাদারবোর্ডে আর এখানে মধ্যে আপনার DDR three four GB RAM থাকবে এবং টোটো প্রসেসর থাকবে থ্রি এমবি কেসের এবং ডিবি ডাটা থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকছে এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা আপনারা যারা চাচ্ছেন ছয় হাজার টাকার মধ্যে পিসি নিতে তারা অবশ্যই এ পিসি দেখতে পারেন এখানে আপনার চারটি এছাড়া ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এবং বিজিএ পোর্ট পাচ্ছেন পাচ্ছেন কিন্তু পিএস টু পোর্ট কিন্তু পাচ্ছেন না আপনার এটার মধ্যে ইউসবির সামনে দুইটি পিছনে চারটি টোটালে ছয়টি ইউসবি পেয়ে যাবেন আর এই পিসিগুলো অনেক ভালো মানের পিসি এগুলো অরিজিনাল ব্র্যান্ডের পিসি আপনারা চাচ্ছেন যারা যারা চাচ্ছেন যে লুটের কাজ করবেন ফটোশপের কাজ করবেন তারা অবশ্যই এই পিসিগুলো দেখতে পারেন তারপর আমি আপনাকে ডেলের ডিডিআর থ্রিগুলো দেখাবো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলের ডিডিআর থ্রির আপনার একটি পিসি ডিডিআর থ্রি আপনার অরিজিনাল ডেলের এবং পাওয়ার সাপ্লাইটা আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটা ডেলের পাওয়ার সাপ্লাই এবং আপনার এখানে র্যাম থাকবে DDR three four GB RAM আর আপনার পয়সা থাকবে টু টু ফোর এমবি ক্যাশের পাঁচশো জিবি হার্ড ডিস্ক সব কিছু থাকবে আপনার এই পিসিটির প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা করে আপনারা ডিডিআর থ্রির পিসিগুলো যেগুলোর মধ্যে র্যাম ডিডিআর থ্রি থাকবে সেগুলো ছয় হাজার টাকা এবং যেগুলোর মধ্যে র্যাম ডিডিআর টু থাকবে সেগুলো চার হাজার টাকা আপনারা অবশ্যই আমাদের কাছে কল দিয়ে জেনে নেবেন আবার প্রাইস আপডেট হতে পারে এবং কমতে হতে পারে আর এখন আপনাদেরকে এসপি পিসিগুলো দেখাবো আপনারা অবশ্যই এসপি পিসিরা দেখে যাবেন এসপি পিসিরা অনেক ভালো সো আর দেরি করবো না চলুন এসপি পিসিরা দেখি সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে আপনার এসপির ব্র্যান্ড পিসিটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এসপি ডিডিআর টু ফোরটি ওয়ানের মাদারবোর্ডের যে ব্র্যান্ড পিসি আছে এটা সেটা আপনার এটার মধ্যে আপনার ফোর চারটা র্যাম স্লট পেয়ে যাবেন এবং এখানে ফোরটি ওয়ান মাদাবোর্ড এটা আপনার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন সেম কনফিগার আর আপনারা যা চাচ্ছেন যে হার্ড ডিস্ক নেবেন না আপনার এসএসডি লাগিয়ে নেবেন তারাও নিতে পারেন হার্ড ডিস্কটা পাঁচশো টাকা মাইনাস করে আপনার আমরা এসএসডিটা প্রাইসটা ধরে দেবো এবং এখানে পয়সা হিসেবে কোটোর পয়সা পেয়ে যাবেন আপনার এটার ফ্রন্টের লুকটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক কিউট একটি লুক এবং এটার পিছন দিকে পেয়ে যাবেন আপনি চার ছয়টি ইউএসবি বোর্ড এবং সামনে দুইটি টোটালি আটটি ইউএসবি পেয়ে যাবেন এবং এটাতে আপনার অনেক যারা লুটের কাজ করবেন তারা নিতে পারেন কারণ এটার মধ্যে অনেকগুলো ইউএসবি বোর্ড রয়েছে সো বন্ধুরা আজকে আর দেরি করবো না আগামী ভিডিওতে আপনাদেরকে আরও ব্রেন পিসি পাই জানাবো সো আজকে ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখে বেলাইকনটি বাজিয়ে দেন আমাদের স্টকে আরও পিসিগুলো রয়েছে সবগুলো পিসি আমরা পরিষ্কার করতে পারিনি এগুলো আমরা পরিষ্কার করেছি এবং আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের গোডাউনে আরও অনেক ব্রেন পিসি রয়েছে